যেন কোনো প্রকার একটা কথা আছে গুন্ডা পান্ডা হুন্ডা এটা পুরা দিস এটার এটার মধ্যে থেকে বিরত থাকা যায় এই এর একটা আমরা ফুল স্টপটা খোঁজার চেষ্টা করছি আবার আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা অনেকক্ষণ ধরে বসে আছেন আর আপনারা দেখলেন যে প্রায় আড়াই ঘন্টা আমরা কিন্তু মিটিং করেছি এবং মাঝে মধ্যে কিন্তু আমি অনেক উচ্চস্বরে কথা বলেছি বাইরের শব্দ গেছে কিনা জানি না আমি এরকমই আমি বলেছি যে সবাই আমরা সবাই মিলে আমি কি এখানে কোনো আমি এখানে কমিশনার হিসেবে আসি আমি সবার সাথী হিসেবে কাজ করতে চাই আপনাদেরকে নিয়ে কাজ করতে চাই যে যখন ভোট গ্রহণ করছে ভোট কক্ষে কেন্দ্র না কক্ষের মধ্যে যখন ভোট গ্রহণ করছে polling officer presiding officer assistant presiding officer polling এজেন্টেরও আছে সবাই তখন যদি আপনারা ওখানে লাইভ করেন তাহলে কি ডিস্টার্ব হবে তখন যদি আপনি ইন্টারভিউ নেন তখন কি ডিস্টার্ব হবে কেন আপনারা ফুটেজটা নিয়ে যান ফুটেজটা নিয়ে যে বাইরে যে আপনারা দেখেন সব কিছু লাইভ করেন অসুবিধা নাই তো সেখানে অনিয়মগুলো আপনি তুলে ধরেন কোনো অসুবিধা নাই কিন্তু ওখানে তো ভোট কেন্দ্রের মধ্যে ভোট কেন্দ্র না ভোট কক্ষের মধ্যে এটা করাটা সমীচীন না সুতরাং এটা কিন্তু আপনি যদি আমাদের নীতিমালাটা সঠিকভাবে পড়ে দেখেন সেখানে কিন্তু আপনি একটা বাড়িতে যাবেন একটা কেন্দ্রে যাবেন কেন্দ্র ইজ প্রোটেক্টেড প্রোটেক্টেড কেন্দ্র কিন্তু এই কেন্দ্রে যে যাবেন আগে ছিল অনুমতি এখন বলা হলো আপনি ভিতরে ঢুকে যান ঢুকে যাওয়ার পর আপনি প্রিজাইডিং অফিসারকে অবহিতি করেন এটা কি ভুল অন্যায় অবগতি করবে যে আমি এসছি আমি এখানে থাকছি সো আমরা বলেছি কোনো কক্ষে দশ মিনিটের বেশি থাকতে পারবে না একটা কক্ষের মধ্যে এবং দুইজনের বেশি যেতে পারবে না তাহলে ওখানে তো হিউম্যান ক্রাই যে আপনারা যে সবাই একজন সঙ্গে যুগে সবাই যদি এক কক্ষে ঢোকেন কাজ করতে পারবে সো দুইজন করে ঢোকেন আপনারা ফুটেজ নেন বাইরে এসে আপনারা লাইভ দেন কোনো অসুবিধা নাই তো হ্যাঁ? হ্যাঁ কেন্দ্রে লাইভ দিবেন লাইভ হ্যাঁ। করবেন কক্ষের মধ্যে আর কক্ষের মধ্যে গেলে শুধু গোপন বুথে আপনি ছবি নিতে পারবেন না কারণ আপনি দেখে ফেলবেন সিকিউরিটি উইল বি হ্যাজার্ড না সেটা তো একই জিনিস তো সঠিক স্বচ্ছ এই আমাদের যে এই যে এখানে এখানে লেখা আছে এই এই বিধিতে এই অনুযায়ী তারা কাজ করবে এবং তারা সব সময় বিনয়ের সাথে আমরা সবাই বলেছেন আমাদের পুলিশ কমিশনার ডিআইজি সবাই বলেছেন আমরা বিনয়ের সাথে ব্যবহার করব বাট আইন প্রয়োগ কঠোর হইতে হবে ব্যবহারটা বিনয় বাট আইন প্রয়োগে কোনো প্রকার কম্প্রোমাইজ অ্যাকসেপ্টেড হবে না সকলকেই ধন্যবাদ আপনার আচ্ছা তো এই এই লাস্টে মোটরসাইকেলের কথা বলে আমি শেষ করি ঠিক আছে হ্যাঁ আমি প্রথমেই বললাম যে আমি যদি আপনার চোখ বেঁধে রাখি হাত বেঁধে রাখি আপনি হাঁটবেন কেমন করে তাই না কিন্তু আমাদের আমরা এটা নিয়ে বসবো আলোচনা করব আমরা চিন্তা করছি সম্পাদক মহল এডিটার যারা আছেন তাদের সাথেও বসবো এবং এডিটার সবার সাথে সব বলতে মনে করেন যে কিছু কিছু ডিফারেন্ট আপনাদের ডিফারেন্ট গ্রুপে আছে না সবার এখান থেকে পাঁচজন ওখান থেকে পাঁচজন সবাইকে নিয়ে খুব নিয়ে বসে আমরা একটা সলিউশন বের করব যে প্রবলেম হচ্ছে আপনি তো ঈদের সময় ঈদ দেখেছেন তাই না ঈদের সময় মোটরসাইকেল কীভাবে মুভ করছে আচ্ছা এক সালে ততটা মোটরসাইকেল ছিল আট সালে কি ততটা মোটরসাইকেল ছিল চোদ্দ সালে কি ততটা ছিল আঠারো সালে কি ততটা ছিল আর একুশ এই তেইশ সালের কি মোটরসাইকেলের বহর বহর আচ্ছা তখন উবার ছিল আমি আমার টাকা আছে পাঁচশো উবার অথবা পাঁচশো পাঠাও আমি রাইডার এই করলাম এখন এটাকে কিভাবে যেন পলিটিক্যালি ইউজ না করা যায় বা কিভাবে আপনারা মুভমেন্ট করবেন সবই ঠিক আছে কিন্তু এটা যেন কোনো প্রকার একটা কথা আছে গন্ডা পান্ডা হন্ডা এটা পুরা দিস এটার এটার মধ্যে থেকে বিরত থাকা যায় এই এর একটা আমরা ফুল স্টপটা খোঁজার চেষ্টা করছি এর gap between the this language এটা বের করে আমরা একটা সুন্দর সলিউশনে আসবো আপনাদের ব্যাপারে এখন এখানে অনেক অপশন আছে যে এখন তিন চারজন মিলে যদি আপনারা ওই যে অটোতে যান ব্যাটারি চালিত এটা হয় ওটা অনেক রকমের ই আছে কিন্তু বুঝছেন আমরা